ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত ভাই শওকাত আপনি জানতে চেয়েছেন একজন মুসলিমের উপর মসজিদে প্রবেশ করে দুই রাকাত সন্ন্যাত পরে বসাটাকে ওয়াজিব করা হয়েছে এখানে ওয়াজিব শব্দের অর্থ কি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ জি ভাই আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন হ্যাঁ, ইজা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লিয়া রকাতাইন তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে মসজিদে প্রবেশ করে তখন সে দুরাকাত সালাত আদায় না করে যেন না বসে অর্থাৎ বসতে হলে শর্ত হচ্ছে দুরাকাত সালাত আদায় করা তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেহেতু বিষয়টিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন গুরুত্বের সাথে উল্লেখ করেছেন তো সেই গুরুত্ব দিতে গিয়েই কোনো কোনো মহাদ্দিস কোনো কোনো ফকিস দখুল মসজিদের দুই রাকাত সালাদকে ওয়াজিব বলেছেন তো যারা এটাকে ওয়াজিব বলেছেন তারা এটাকে যে ফরজ অন্য ক্ষেত্রে ফরজ এবং ওয়াজিবের যে অর্থ সেই অর্থেই তারা এটি বলেছেন অর্থাৎ অবশ্য অবশ্যই পালনীয় কিন্তু অনেক মহাদ্দিসিন এবং ফোকাহা রয়েছেন যারা এই দুই রাকাত সালাদকে ওয়াজিব মনে করেন না বরং তারা এই দুই রাকাত সালাদকে সুন্নাহ মনে করেন অতএব যিনি ওয়াজিব বলেছেন তার কাছে ওয়াজিব অন্য অন্য জায়গায় ওয়াজিবের যে অর্থ সেই অর্থেই ব্যবহার হবে আর যারা এটাকে সুন্নাহ বা সুন্না মোয়াক্কাদা হিসেবে দেখেছেন তাদের কাছে এটি সুন্না তো রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যেহেতু এটাকে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন তো সেহেতু আমাদের এটা গুরুত্বের সাথেই নেওয়া উচিত তবে এই ক্ষেত্রে ওয়াজিব মানি ফরজ নয় যেহেতু এক্ষেত্রে একাধিক মত রয়েছে বা মতের ভিন্নতা রয়েছে অতএব একজনে ফরজ বলেছেন একজনে সন্ন্যাস বলেছেন তো এই দুটোকে সমন্বয় করে একজনার বক্তব্যকে সবার উপরে চাপিয়ে দেওয়া এটি ঠিক নয় এটি ইনসাফ নয় অতএব উভয়টা সমন্বয় করে আমরা বলতে পারি যে এটি সুন্না মোয়াক্কাদ অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্না অতএব এখানে ওয়াজিব অর্থ আমরা যদি বলি যে সুন্না মোয়াক্কাদা তাহলে এটি হবে ইনসাফপূর্ণ বক্তব্য আল্লাহ আলম সব